ভিডিওটি আপনাদেরকে হাসানোর জন্য তৈরি করা হয়েছে তাই কেউ সিরিয়ালিতে নেবেন না তো চলে শুরু করতে হ্যাঁ বাংলা খাবো মা চাট খাবে বাবা সত্যি সত্যি চাট দেবে মা কি মজা কি মজা ডাক্তার বাবু বলেছেন তোমাকে বাংলার সাথে দুবেলা চাট খেতে তুমি দাঁড়াও আমি চাট নিয়ে আসছি বড় হারামি ও বেটা মা একটু চার দাও না বাংলার সঙ্গে মিশিয়ে মিশিয়ে খাবো বলেন কি দিচ্ছি বাবা বলেন কি লুকিয়ে লুকিয়ে ছেলেকে বাংলার সঙ্গে চাট খাওয়ানো হচ্ছে আর যে না আমি একটু বলে বাংলার সঙ্গে চাট দিতে অমরে মুখ শুকনো করে বলা হয় কোথায় পাবো হ্যাঁ, ঠিক বলেছেন সোহম গাঁজা খেয়ে দুর্বল হয়ে পড়েছে মা তাই ডাক্তারবাবু ওকে বলেছেন বাংলার সঙ্গে চাট খেতে তাহলে ও ঠিক হয়ে যাবে জিজু আমাকে একটু চার দাও না বাংলা সঙ্গে খাবো চাট খাবে ওই দেখ ওখানে গোবর পড়ে আছে যা বাংলার সঙ্গে মিশিয়ে মিশিয়ে ওইটাই খাবা যা সঠিক বলেছেন